দর্শক নাসরিন সুলতানা শিরিন জি দর্শক নাসরিন সুলতানা শিরিন এর নামটি হয়তো আপনি আগে কখনো শুনেননি তবে এখন থেকে প্রায় শুনতে হবে কারণ এবার হিরো আলমের সাথে অভিনয় করতে দেখা যাবে এই নতুন মুখকে জি নাসরিন সুলতানা শিরিনের সাথে হিরো আলমের পরিচয় হয় একটি বিয়ের অনুষ্ঠানে জি দর্শক সেই অনুষ্ঠানে হিরো আলম ছিল পাত্রীপক্ষ এবং সেই মেয়েটি ছিল বরপক্ষের এবং তারা যখন খেতে বসলেন ঠিক সেই মুহূর্তে কেন যেন কাকতালীয় ভাবেই তারা মুখোমুখি হয়ে বসলেন একই টেবিলে এবং খেতে খেতে হঠাৎ করে অনেক কথা হচ্ছিল এক পর্যায়ে মেয়েটি বলেন যে ভাইয়া আমি আপনার সাথে একটি সেলফি তুলতে চাই যার ফলশ্রুতিতে তারা সেলফি তুলে এবং পরবর্তীতে অনেক কথাই বলছিল মেয়েটি আক্ষেপ করে বলছিল যে আমি ছোটবেলা থেকে ভাবতাম বড় হয়ে অভিনেত্রী হব তবে বড় হওয়ার পরে আস্তে আস্তে এই ভাবনাটা থেকে আমি সরে এসেছি পেয়েছি আমি এখন চাই আমি একজন ডাক্তার হব এবং আমি কিন্তু এইচএসসি পরীক্ষা দিয়েছি এবং জিপিএ ফাইভ পেয়েছি ভাবছি মেডিকেল কোনো কলেজে চেষ্টা করব কিনা ঠিক সেই মুহূর্তে হিলারাম বলে বসেন যে আপনার চেহারা তো দেখতে মাসাল্লাহ ভালোই কেননা আপনি একটি ট্রাই করে দেখেন আমার বেশ কিছু পরিচালক এবং প্রযোজকদের সাথে বন্ধুত্ব আছে আমি চাইলে আপনার ব্যাপারে কথা বলতে পারি তখন মেয়েটি বলে ওঠেন যে শুরুতে যদি আমি আপনাকে পাই একজন কো আর্টিস্ট হিসেবে ঠিক সেই ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই এই প্রস্তাবটি ফেলে দেব না এবং আমি চাই আমি আপনার সাথে কাজ করতে হিরো আলম বলেন আমি আসলে সরাসরি আপনাকে বলতে পারছিলাম না যে আপনি কি চান আমার সাথে কোনো মিউজিক ভিডিও কিং কিংবা নাটকে কাজ করতে কিন্তু কি ভাববেন আপনি সে কথা ভেবে আমি সরাসরি আপনাকে জিজ্ঞেস করিনি তবে আপনি যখন বলছেন তাহলে শুনুন অবশ্যই কারণ আমি ভাবতেই পারিনি যে আপনাকে একবার বলাতেই আপনি রাজি হয়ে যাবেন ওইদিকে আপনি যখন নিজে রাজিই আছেন সেক্ষেত্রে আমি ভাবছি এবার ঈদে আমার বেশ কিছু কাজ আসার কথা সেখানে কোনো একটাতে চাইলে আমি কিন্তু আপনাকে নিয়ে নিতে পারি এবং দর্শক তারপরে কিন্তু নাসরিন হির আলমকে বলেছিলেন যে আমি শুধু এই একটি কাজ নয় আপনার সাথে আমি অভিষেক করছি এবং তারপর থেকে কিন্তু আমি আরও কাজ করব যেহেতু মিডিয়াতে আমাকে কেউ চেনে না সেক্ষেত্রে আপনার দায়িত্ব হবে আমাকে অন্য পরিচালক এবং প্রযোজকদের সাথে পরিচয় করে দেওয়া ভাই হিসেবে আপনি আমার জন্য এতটুকু কিন্তু করতেই পারেন ঠিক সেই জায়গাটি থেকে হিরালম আলম বলেছে যে অবশ্যই আপনি যেহেতু আমার এখন আত্মীয় আমি বরপক্ষের হয়ে এসেছি এবং আপনি কোন পক্ষের তাহলে কেননা আমি আপনাকে একটু উপকার করব ঠিক সেখান থেকে তাদের অনেক দূর কথাবার্তা হয় এবং এক পর্যায়ে কিন্তু কথা পাকাপাকি হয় যে আগামী ঈদের আগেই মন নেয়া দেয়া নামে একটি নাটকে কিন্তু আমরা হিরো আলমের সাথে আমরা দেখতে পাবো এই মেয়েটিকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে জানি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন তাতে করে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যগুলো লিখে পাঠাবেন তাতে করে আমরা আরো ভালো ভালো নিউজগুলো আপনাকে দিতে পারবো এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার পরে কিন্তু বেল বাটনটিতে একটি ক্লিক করতে ভুলবেন না সেক্ষেত্রে ঘটে যাওয়া যে কোনো সংবাদ হোক সেটা রাজনৈতিক কিংবা বিনোদন কিংবা খেলার খবর সবার আগে কিন্তু চলে যাবে আপনার নোটিফিকেশনে সুতরাং সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন ধন্যবাদ নাম আমার হিরো আলম জালিমদের লাগাই মলম মারব বগুড়াই লাস্ট করবে সুপ্রিয় দর্শক অবশ্যই কিন্তু আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দেবেন শেয়ার দেবেন এবং আমি হিরো আলম এই চ্যানেলের সঙ্গে আছি